টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে হৃদয়ের কথা বলি শীষ দিয়ে ডাকছে তুমি দিলে শেষ করে দিয়ে সব নীরবতা বলে তো দিয়েছি আমি হৃদয়ে